আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভালো আছো আসসালামু আলাইকুম ভালো আছো ভালো আছো यस আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি এরকম কেন কারণ কারণ কারণ কি এখন কামলার মতো দেখতে লাগছি কেন ওয়াশ করছো সবকিছু আরে না ওয়াশ করছি কি আমি কাজ করতেছিলাম আম্মু কই আম্মুর হাই দেওয়া দরকার আম্মু আম্মু হ্যালো হ্যালো আমাকে হাই দিবা হ্যাঁ হাই দিবা এটা হাই দাও না একটা হাই দাও বলো হাই হাই আম্মু এখানে বাসা গুছাই দিচ্ছে এই যে আমরা যে এখানে একবারে চলে আসলাম এটা সারপ্রাইজটা কেমন ছিল আমরা সবাই একবারে চলে আসছি এই যে আমি আমার সাথে আমার ট্যাবলেট বাহিনী নিয়ে আসছি অলরেডি এই যে হেয়ার ইজ ওয়ান ট্যাবলেট বাহিনী হেয়ার ইজ টু ট্যাবলেট বাহিনী মুঝে পাতা হ্যাঁ মামা খাবার খাবারটা কি জোরে না কি রে মামা কিসে কি অবস্থা मामा মুঝে পাতা पता है मुझे पता है আছে, আছে। আল্লাহ এই ঘুমুটগুলা লেগে দিবে হ্যাঁ এগুলো এক বছর গেলে গেলে লেগে শর্মা যাবো হ্যাঁ এটা আন্টি আমার যদি এই জায়গায় পাঁচ দিন বেশি আমরা খুব ভালো একটা বন্ধু বুঝছেন আমরা কোনো মারামারি করি আমরা কোনো মারামারি করি না আমরা মিলেমিশে থাকি ফ্লোরে বসা আমাদের আমরা আন্টি কখনো আমাদের যদি আরো পাঁচ দিন রাখেন না এইগুলা চেঞ্জ করা বাবা লাগবে তুমি ফ্লোরে বসা তাই, আম্মা সরি আমরা মিলেমিশে থাকি সরি <laughs> আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি উঠে গেছি শেয়ার আচ্ছা, আচ্ছা। করা উচিত আমার মানে আমার নাকি কোনোদিন পঞ্চাশ কে হবে না কি টিকটকে ইনশাল্লাহ হ্যাঁ। তুই কি হ্যাঁ? আমার ফলো ভাই এরা এরা আসলে সবই বুঝছেন সবই করে আমি তখন নাচ প্র্যাকটিস করেছি সরফি এরকম করে নাচ প্র্যাকটিস আমাদের গুরু গুরু আপনাকে দিয়ে শুরু হ্যাঁ, আমরা মাত্র সাপোর্ট দিলাম তুই সাপোর্ট তোরে আমি কি সাগর সাগর আমরা আমরা চলে যাবো কালকে মেবি আমরা চলে যাবো এটা হাই দাও মকু শফিকুল ইসলাম মুকু একটু মুকু ভাবে হাইটে দেখো তো আমি আমি যেহেতু না না শুনুন শুনুন আমি যেহেতু পাবনার ছেলে হ্যাঁ। আমি পাবনার বিশিষ্ট অভিনেতা চঞ্চল চৌধুরীর ফ্যান হাঁটা হ্যাঁ হ্যাঁ আমি ওনার ফ্যান চঞ্চল চৌধুরীর হাঁটা আছে নাটকের নাটকে হ্যাঁ। এইভাবে হ্যাঁ ওনার অ্যাক্টিং অনেক জোশ হ্যাঁ। সেই এই যে আমাদের আরো কিছু বিশিষ্ট ব্যক্তি ওর হাঁটা কি যেটা হচ্ছে অরিজিনাল হাঁটা এইভাবে হাঁটতে হয় বল হাই দে হাই বলো এখন বাই এখন বাই বলো কি আরে সোয়েম সিঙ্গেল কো ব্যাক কইলে দাও আর কি সাকিটা কি সব শেষ কবেরা আরে ফাহিম সিঙ্গেল ঠিক আছে যা তোর কাম শেষ এরম করে আসছ কেন এরম করে আসছ কেন মজা হইতে মামা মজা পাইছো প্যান্টটা কি চমলক প্যান্ট স্ক্রিনশট প্লিজ ইনস্ট্যান্ট বিনোদন দিছি সো <laughs> আসলে এটা ছিল একটা শর্ট আপডেট আমরা এখানে অনেক করতেছি কেউ বিদ্রোহ ইয়া নিবেন না আর কি পার্সোনালি নিবেন না ও এটা এটা ট্রু এটা ট্রু না <laughs> এই স্কিপ করলে কিন্তু খবর আছে কিনা ক্যামেরা বন্ধ করে নেই তারপর আপনাদের সাথে কথা ও আবার পরে ভিডিওতে কথা বলবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এই বন্ধ তার খবর আছে কিন্তু